আমরা প্রথমে গুগল ক্রোমে ব্রাউজার ওপেন করব ওপেন করার পর একটা মেইল ওপেন করব মেইল ওপেন করার পরে আমরা আমরা সার্চ করে ইউটিউব ডট কম লিখে সার্চ দিব ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পরে ডান সাইডে ইউটিউব সিংইং এ ক্লিক করব ক্লিক করার পর এ চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব চ্যানেল নেম এবং চ্যানেল ফটো এ দুটো সেট করব নিচে ডাইন সাইডে দেখবেন যে ক্রিয়েট চ্যানেল আমরা প্রথম চ্যানেল নেম দেবো এবার আমরা চ্যানেল ফটো দেব একটি ফটো গ্যালারি থেকে সয়েস করে নেব এখন আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো এবার আমাদের ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে এখন আমাদের চ্যানেলে কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমাদের ঠিক করে নিতে হবে এগুলো খুবই দরকার আমরা সেটিংয়ে ক্লিক করব করার পরে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর ইওর আইডি আর চ্যানেল আইডি এই দুটি কপি করে অন্য জায়গায় রেখে দেবো আমরা এই সাধারণ চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করব যেটি খুবই দরকার আমাদের চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত হয়ে গেছে চ্যানেল আইডি নিচে দেখুন চ্যানেল আইডি রয়েছে এটি কপি করে রেখে দেবেন আমরা নিচে সব কয়টি টিক দিয়ে দেব এখন আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পরে আবার সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে জেনারেলে ইউএস ডলার ওটা ঠিক থাকবে চ্যানেলে ক্লিক করে আমাদের চ্যানেলটির ইউএস বা ইউনাইটেড স্ট্যাটাস করে দেব আর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে নিচেরটা টিক দিয়ে রাখবো যাতে আমরা যে কোনো ধরনের ভিডিও পোস্ট করতে পারি আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফাই বাধ্যতামূলক এটা করতে হবে এটা না করলে নয় কীভাবে ভেরিফাই করতে হয় সেটি দেখুন আমরা ফোন নাম্বার ভেরিফাই করবো এই জায়গায় ফোন নাম্বার নিজের একটি মোবাইল নাম্বার এই জায়গায় দিতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে আমাদের কোডটি পাঠানো হচ্ছে সাবমিট করে দিতে হবে আমাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে দেখুন ফোন নাম্বার ভেরিফাই সবুজ চিহ্ন টিক আসলে মনে করতে বেরিয়ে পেয়ে গেছে এখানে টাইটেল টাইটেল দিতে হবে ভিডিও টাইটেল বাধ্যতামূলক এটি দিতে হবে আর ডিসক্রিপশন এটাও দিতে হবে দুটোর দুটোই দেওয়া লাগবে বাধ্যতামূলক ভিডিও টাইটেল যার যেরকম ভিডিও সেই ভিডিওর টাইটেল সেরকমভাবে দিতে হবে এবং ডিসক্রিপশনে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত বসানো যাবে আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবো এখানে কিছু সিটিং বাধ্যতামূলক এগুলো সিটিং করতে হবে ক্রিয়েটিভ কানেক্টেড আমাদের এগুলো সিডিং করে নিতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ যে ভিডিও সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে হবে ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা আর এখানে আমাদের ভিডিওটি ইউনাইটেড কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি এটা সিলেক্ট করে দিতে হবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন